বলবো তোকে দেব বলবো বলবো না জানা কোন দেশে ভালোবাসা হবে তো বড় খেল করে তোকে তোর সবটা জুড়ে থেকে শেখাবো কি করে হায় এক পলকে না যোগ শুধু মনের কোনে তুই একবার আয় না রেখে